ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি বন্ধুরা পনেরো বারো দু হাজার বাইশ মর্নিং একটা পিএমের কিছু টার্গেট আর মিডিল নাম্বার নিয়ে এসছি আপনাদের জন্যে বন্ধুরা এই টার্গেট আর মিডিল নাম্বার অবশ্যই খেলবে একশো পার্সেন্ট খেলবে যার কারণের জন্যেই এই সব টার্গেট নাম্বারগুলো বাছাই করে আপনাদের জন্যে নিয়ে এসছি স্ক্রিনে চোখ রাখুন আর আমার চ্যানেলটিকে ফলো করুন এক সপ্তাহ ফলো করুন আপনারা বুঝতে পারবেন প্রাইজ হবে অবশ্যই হবে এখান থেকে প্রাইজ হচ্ছে আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারবেন আমার এই টার্গেট আর মিডিল নাম্বার দেখে হ্যাঁ কোন কোন মিডিল নাম্বার খেলছে কোন কোন পার্ট নাম্বারে খেলছে সবচেয়ে বড় ব্যাপার বন্ধুরা পার্ট নাম্বার পার্ট নাম্বারটা ইম্পর্টেন্ট সবার থেকে বেশি ইম্পর্টেন্ট মিডিল নাম্বার তো সবাই দিয়ে দেয় কিন্তু পার্ট নাম্বারটা কেউ বের করতে পারে না কিন্তু পার্ট নাম্বারটা ইম্পর্টেন্ট হয় তাই কিছু মর্নিংয়ের পনেরো বারো দু হাজার বাইশের মর্নিংয়ের কিছু মিডিল আর পার্ট নাম্বার দিলাম বন্ধুরা স্ক্রিনে চোখ রাখুন আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন নমস্কার বন্ধুরা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে